এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করছেন আমি তোমাদের নিকট যেই রহমতুল্লিল আলমিন ইমামুল আম্বিয়া সৈয়দুল মুসলিম হাবিবে কিবিরিয়া আহম্মদ মোহাম্মদ মুস্তফা মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লাম এত বড় মহামানব মহানবীকে পাঠালাম কোনো অঞ্চলের জন্য না শুধুমাত্র আমার নবীর বাসা ছিল আরবে না শুধু আরবের জন্য নাকি সারা পৃথিবীবাসীর জন্য আমি প্রেরণ করেছি আল্লাহ পাক এই আয়াতে এরশাদ করছেন আমি যেই শেষ নবী হাতমুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন যে মহানবী প্রেরণ করেছে এটি কোনো অঞ্চলের জন্য নয় এটি কোনো দেশের জন্য নয় এটি নির্দিষ্ট কোনো ভাষাভাষীর জন্য নয় আমি নবীজিকে সমগ্র বিশ্ববাসের জন্য প্রেরণ করেছি আওয়াজ আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের সাত নম্বর সুরা সুরাই আরাফের একশো আটান্ন নম্বর আয়াতের সাত করেন নাস বলে দাও হে মানব মণ্ডলী ইন্নি রসুল্লাহি ইলাইকুম জামিআ আমি তোমাদের সবার প্রতি আল্লাহ কর্তৃক প্রেরিত রাসূল الذي له ملك السماوات والأرض সমগ্র আসমান জমিনে তার রাজত্ব আল্লাহ রাজত্ব আসমান এবং জমিনে লা ইলাহা ইল্লাহু একমাত্র তাকে ছাড়া অর্থাৎ আল্লাহকে ছাড়া আর কারো উপাসনা হবে না এই পৃথিবীতে শুধুমাত্র উপাসনা হবে এবাদত হবে একমাত্র আল্লাহ তিনি একমাত্র জীবন দান করেন মৃত্যু দান করেন আল্লাহ আবার বলেন ورسوله النبي الأمي সুতরাং তোমরা আল্লাহ এবং তার উম্মি নবী রাসূলের উপর তোমরা ঈমান গ্রহণ করো আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি আমি যে নবী প্রেরণ করেছি তিনি এমন নবী যিনি আল্লাহর উপর ইমান এনেছে আল্লাহকে বিশ্বাস করে ওয়াকাল ইমাতিহি আল্লাহর সমস্ত কালামকে বিশ্বাস করে আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদে নবীজির ইমানের ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন তোমরা সেই রাসুলের উপর ইমান আনো যে রাসুল আল্লাহর উপর আল্লাহর সমস্ত কালামের উপর একশত একশত ইমান এনেছেন অবস্থায় বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা রাসুলের উপর ইমান আনবে তা নয় তোমরা রাসুলকে অনুসরণ করবে রাসুলের ইত্তাবা করবে লাল্লাকুম তাহাদা ধুন যাতে তোমরা সরল প্রাপ্ত হয়ে যাও আল্লাহ রব্বুল আলমিন কোরআনে মাজিদের চৌত্রিশ নম্বর সৌরা সৌরাতুসাবার আঠাশ নম্বর আয়াত এরশাদ করেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি আমাদের নবী সমগ্র মানব জাতির জন্য সুসংবাদ দেওয়ার জন্য এবং মানুষকে গুনাহের কাছ থেকে জাহান্নামের পথ থেকে শয়তানের পথ থেকে সতর্ক করার জন্য আমার নবীজিকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলছেন বলে কিন্না أكثر الناس لا يعلمون কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না অধিকাংশ মানুষ তো বুঝতে পারে না তারা জানে না আমাদের নবীজি পৃথিবীতে কেন আগমন করেছিলেন কি মিশন নিয়ে আগমন করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার নবীজি একমাত্র ইমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন মুক্তির সুসংবাদ দিবেন আর কাফেরদেরকে পাপীদেরকে আল্লাহ রব্দুল আলমিন জাহান্নাম থেকে সতর্ক করবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের পঁচিশ নম্বর সৌরা সৌরাতুল ফুরকন সৌরাতুল ফুরকানের এক নম্বর আয়াতে আল্লাহ সাদ করেন তাবারকাল্লাযী নাযযালাল ফুরকান আলা আবদিহি ليكون للعالمين نذيرا পরম কল্যাণময় তিনি যিনি তার বান্দার প্রতি ফয়সালার গ্রন্থ ফয়সালা দানকারী গ্রন্থ ফরকান অর্থাৎ কোরআন মাজিদ যার উপর অবতীর্ণ করেছেন কেন অবতীর্ণ করেছেন যাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হয় আমার কালাম দিয়ে এই কোরআন মাজিদ ফুরকানে হাকিমের মাধ্যমে নবীজি যেন মানুষকে সতর্কবাণী শোনাতে পারে বিশ্ববাসীর জন্য সতর্ককারী রূপে আমি রাসুলকে প্রেরণ করেছি জুরুল সোহান আল্লাহ রব্বুল আলমী অন্য আয়াতে বলেছেন আমি ওমা আরসাল্লা মিন রসুলিন ইল্লা বিলিসানি কৌমি আমি নবীজিকে তাদের সজাতির বাসা দিয়ে প্রেরণ করেছি আমার নবী যেহেতু আরবে আগমন করেছেন আরবের ভাষা ছিল আরবি নবীকে আরবি ভাষা দিয়ে সবচেয়ে সাহিত্যপূর্ণ ভাষা দিয়ে নবীকে প্রেরণ করেছেন কিন্তু নবী কিন্তু আরবের নবী নয় আমাদের নবী সমস্ত বিশ্ববাসীর জন্য নবী আল্লাহ বলে দিলেন আর আলামিন আমি নবীজিকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আমাদের নবী শুধু সৌদি আরবের জন্য রহমত নয় দুবাই কাতারের জন্য ইরাকের জন্য মিশরের জন্য রহমত নয় আমার নবী সমগ্র পৃথিবীর জন্য রহমত এর থেকে বোঝা যায় যদি এই বাংলাদেশের অঞ্চলের মানুষ যদি সকলেই মুসলমান হয়ে যায় সকলে যদি ইসলামে গ্রহণ করে আমাদের নবীজিকে নবীরূপে গ্রহণ করে নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসে তাহলে কারো কোনো মাথা ব্যথার কোনো কারণ হবে না কারণ আল্লাহ পাক নবীজিকে বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছেন সুতরাং আমরা বাংলাদেশের পৃথিবীর একটি ভূখণ্ড অধিবাসী হিসাবে আমাদের হক রয়েছে আমার আমাদের অধিকার রয়েছে আমরা আল্লাহর উপর বিশ্বাস করব কোরআনের উপর ইমান আনব আমার নবীকে দিল দিয়ে মোহাব্বত করব চিৎকার দিয়ে বলব আল্লাহ এটা আমাদের মৌলিক অধিকার ইসলামকে গ্রহণ করা কোরআন অনুযায়ী চলা এটা প্রতিটি মানুষের ন্যায্য অধিকার মৌলিক অধিকার প্রতিটি মানুষ ইসলামকে স্বাচ্ছন্দ্যরূপে গ্রহণ করবে কোরআন হাদিস মতো জীবনযাপন করবে এটা প্রতিটি মানুষের অধিকার এই অধিকার কে দিয়েছে আল্লাহ কোরআনে মাজিদের আয়াত থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পেরেছি